ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে জীবনটারে সাজাতে চাই না ওরে বন্ধু না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম জানতাম না রে ইট পাথরে গড়া তোমার মরে বন্ধু তুমি তো কারো কোনো দিন রে আপো জানতাম না রে ইট পাথরে গড়া তোমার

ভাবি নাই তো আমার জীবন চুকে লাগি ওরে বন্ধু প্রেম করিবার পরে বুঝলাম ব্যথা আগে বুঝার নয় এখন আমি তিলে তিলে নিঃস হলা ওরে বন্ধু না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম এই জীবনে পেলাম না তো ভালোবাসার মূল্য সাজাইতে পারলাম না জীবন সুখের সময়